কেন জানি না আজকে জানতে খুবই ইচ্ছা করতেছি তুমি কেমন আছো আমাকে ছেড়ে তুমি কি আসলেই সুখে আছো আচ্ছা যাই হোক এখনো কি আমার উপরে তোমার অভিমান ভাঙেনি আর কত আর কত মার আমায় আমাকে দেওয়া সেই কথাগুলো কি তোমার সত্যি মনে নেই বিশ্বাস করো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তোমার স্মৃতিগুলো প্রতিটা মুহূর্তে আমাকে পুরোপুরি খাচ্ছে আমি মানছি আমি মানতেছি যে ভুলটা আমারই ছিল আমি তো স্বীকার করতেছি you are from winner please please come back আমার জীবনে তুমি আবার ফিরে এসো জানি না তোমাকে ছাড়া কিভাবে বেঁচে থাকবো আমার কথা কি তোমার একটিবারের জন্য মনে পড়ে না বুঝতে পারছি তুমি তো এখনো ওই দূর আকাশের তারাদের সাথে আর এত আলোর মধ্যে হয়তো বা অন্ধকারে থাকা এই বিপদের কথা তোমার একটিবারের জন্য মনে পড়ে না যাই হোক আমার খুবই কষ্ট হচ্ছে আর হ্যাঁ একটা কথা তোমাকে বলে রাখি আর হয়তো বেশি দিন নেই আমিও তোমার কাছেই যাচ্ছি তোমার সাথে হওয়ার জন্য ভালোবাসা অমর হয়ে থাকুক পৃথিবীর বুকে